আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রাহান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি দেখাবো যেগুলো আমাদের স্টকে রয়েছে এবং আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে চার হাজার টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার টাকার মধ্যে যে ব্র্যান্ড পিসিগুলো রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব সো আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করি সো ভিওয়ার্স আজকে যে পিসিগুলো দেখাবো সেগুলো আমাদের কাছে রয়েছে লেনোভো আপনার লেনোভো এসপি এগুলো আপনার লেনোভো থিঙ্কপ্যাডেরও রয়েছে এবং এসপির আই ফাইভেরও পিসি রয়েছে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন আজকে আমরা কি পিসিগুলো নিয়ে আলোচনা করব যে আজকে যে প্রথম পিসিটি দেখাবো সেটা হচ্ছে আপনার এসপির এবং আপনার লেনোভো থিঙ্কপ্যাডের আপনার এগুলো হচ্ছে ডিডিআর থ্রির যে আপনার পিসিগুলো আপনার আর লেনোভোর আপনার যে কোটোডো সিরিজের আপনার এটার কনফিগারটা হচ্ছে আপনার forty one motherboard four GB RAM তিনশো বিশ জিবি ডিক্স এবং আপনার কোটোডো প্রসেসর থাকবে এটার মধ্যে আর এটার প্রাইস হচ্ছে আপনার যেটা ডিডিআর র্যামের মধ্যে আপনার ডিডিআর টু র্যাম হবে সেটার প্রাইস হচ্ছে এখন চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা করে এবং জেপিসির মধ্যে র্যাম হচ্ছে ডিডিআর থ্রি কোটোডো সিরিজের সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে দেখতে পারেন এগুলো হচ্ছে কোটোরো সিরিজের পিসি আপনারা সম্পূর্ণভাবে দেখুন আর এই প্রত্যেকটা পিসির সাথে অরিজিনাল জেনুইন লাইসেন্স কি দেওয়া রয়েছে আপনারা চাইলে উইন্ডোজের অরিজিনাল উইন্ডোজটা ইউজ করতে পারবেন এখানে আপনার আমি অনেক ইউটিউবার রয়েছে আপনারা দেখবেন যে এগুলো পিসির মধ্যে যে ভিতরের যে কনফিগারেশনটা সেটা কিন্তু আপনাদেরকে দেখায় না আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ এটার ভিতরের কনফিগারেশনটা দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কি ভিতরের কন্ডিশনটা কীরকম এবং এটার ভিতরের যে ইয়েগুলো মাদারবোর্ডটা কীরকম ফ্রেশ আছে কিনা সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং অনেক ইউটিউবার আপনার ভিডিও করে উপর দিক দিয়ে দেখাই দেয় আপনার কেচিং ভালো হলেই চলবে না আপনার ভিতরের কনফিগারেশনটা ফ্রেশ হতে হবে এবং আপনার সার্ভিস ছাড়া হতে হবে অনেক মাদার পিসি মাদারবোর্ড দেখবেন সার্ভিস করা থাকে সো আর এ পিসিটা হচ্ছে এসপি একটি PC core i five second generation যারা চাচ্ছেন যে কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশনের ব্র্যান্ড পিসি নিতে তাহলে এই পিসিটি নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা সো প্রথমত আমরা শুরু করি লেনোভোর যে পিট সিরিজটা রয়েছে এটার আপনার ভিতরে কনফিগারেশনটা ভিতরে যে কন্ডিশনটা এটা দিয়ে সো ভিওয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে কন্ডিশনটা আপনারা দেখেন কতটুকু পরিমাণে ফ্রেশ এবং আপনার অরিজিনাল রেনোভোর যে মাদারবোর্ডটা আপনার লেনোভো ব্র্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেনোভো জি ফোরটি ওয়ান আপনার এই মডেলের আর ফোর জিবি র্যাম থাকতেছে আর আমরা হার্ড ডিস্কটা আপনার লাগিয়ে দেবো আর অরিজিনাল মাদারবোর্ডটা আর এবং পিছনে থাকতেছে দেখেন পিছনের যে পোর্টগুলো সম্পূর্ণ কন্ডিশনটা ফ্রেশ আপনার অবশ্যই আপনার উপরের লুকিং দেখে পিসি কিনবেন না পিসি কিনবেন আপনার ভিতরের মাদারবোর্ডের কন্ডিশনটা দেখে সো তার পরবর্তী যে পিসিটা রয়েছে আমরা এসপির এসপির পিসিটা আমরা এখন দেখব সো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপির সে পিসিটি আমরা এখন আপনার এটার ভিতরে কন্ডিশনটা দেখাচ্ছি আপনারা দেখেন এটার ভিতরে কন্ডিশনটা মাদারবোর্ডের অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মাদারবোর্ডের কন্ডিশন এবং এসপির অরিজিনাল যে মাদারবোর্ড এবং ডিভিডি থাকছে আর এই পিসিগুলো আপনার প্রত্যেকটি আমরা সাত দিনের রিপ্লেস গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এবং আপনারা আপনাদেরকে আরেকটা দেখানোর জন্য আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা আরেকটি লেনোভোর পিসি নিচ্ছি লেনোভোর পিসিটা আপনাদেরকে এখন দেখাবো লেনোভোর পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লেনোভোর পিসির যে ভিতরের যে কন্ডিশনটা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এটার ভিতরের কন্ডিশনটা কীরকম ফ্রেশ আপনারা অনেকেই বলে উপর দিক দিয়ে আপনার দেখায় কেউ ভিতরের যে মাদারবোর্ডটা সেটা কিন্তু কেউ দেখায় না আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিতরের মাদারবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি মাদারবোর্ডটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম ফ্রেশ মাদারবোর্ড হলে আপনারা নেবেন আর অযথা আপনারা উপরের কেচিং দেখে আপনারা কখনও পিসি আপনার ক্রয় করবেন না সো তার পরবর্তীতে আমরা আপনার যে লেনোভোর যে আরেকটি পিসি আছে সেই পিসির আপনার মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাবো এখন সোভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন লেনোভোর সেই পিসিটার যে মাদারবোর্ডটা আপনারা অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের পিসিগুলো যে কতটুকু পরিমাণে ফ্রেশ এবং অনেকেই প্রশ্ন করছিলেন আগে আগে যে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে অনেক ভাই প্রশ্ন করছে ভাই আপনাদের পিসির মাদাবোর্ডের ভিতরে কন্ডিশনটা দেখান নাই কেন মানে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার মাদাবোর্ডের ভিতরে কন্ডিশনটা দেখাই দিই কিন্তু একটা ভিডিওতে আমি দেখাতে বলে গিয়েছিলাম তাই অনেকে প্রশ্ন করেছিলেন তাই এখন নতুন মাল ঢুকছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে সো আজকে ভিডিও এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে